সুধী দর্শক মণ্ডলী ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আমরা দেখব কিভাবে নার্সারিতে চাষিরা কমলার চারা উৎপাদন করছে দেখার পর আমরা বাড়িতে নিজেরাই কমলার চারা উৎপাদন করতে সক্ষম হব আসুন তাহলে দেখে নিই যশোরের মনিরামপুর অঞ্চলে নার্সারি চাষিরা কিভাবে কলম করে কমলার চারা উৎপাদন করছে সুধী দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের আমির আব্বাস দারার নার্সারিতে এই নার্সারিতে এখন চারা তৈরি করা হচ্ছে আসলে তারা কি করছে কিভাবে চারা তৈরি করে সেই বিষয়টি আমরা এখন জানার চেষ্টা করছি ভাই আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম জাকির জাকির গ্রাম ব্রাহ্মণডাঙ্গা হ্যাঁ শুরু করেন এই যে বাতা লেবুর চারা এই মাথা কেটে ফেলে দিয়ে আমরা এই কমলার এই যে ডালটা ভালো সতেজ যে ডালটা সেই ডালটা নিলাম নিয়ে দু থেকে তিন চোখ দিয়ে এই যে ধারালো অস্ত্র দিয়ে কেটে এবার এই যে ফেড়িয়ে এই টেপ দিয়ে আমরা ভিতরে এই যে ঢুকাই দিচ্ছি ঢুকাই দিয়ে টেপ দিয়ে পেঁচাই দেবো এখন এই যে টেপ দিয়ে আমরা বাঁধতেছি এই চোখ ছাড়ি দিয়ে এই আমরা পেঁচাই এই বেঁধে দিচ্ছি এই তার মানে আগে বাতাবি হ্যাঁ, হ্যাঁ। লেবুর চারা তৈরি করেছে হ্যাঁ এই চারার বয়স হয়তো তিন মাস অথবা ছ মাস ছ মাস ছ মাস এবার আপনারা অন্য একটা জায়গা থেকে কমলার ডাল কেটে এনেছেন হ্যাঁ, হ্যাঁ? কেটে হ্যাঁ। এনে এইবার বাতাবি লেবুর গাছটা হ্যাঁ এখান থেকে কেটে ফেড়ে দিচ্ছেন ফেড়ে এবার ওই যে কমলার ডাল এনেছেন হ্যাঁ, হ্যাঁ সেই কমলার ডালটা হ্যাঁ দুই তিনটা চোখ মাথায় রেখে এইটার ভিতরে হ্যাঁ কেটে সেট করে দিচ্ছেন দুই পাশ দিয়ে কেটে হ্যাঁ আচ্ছা তারপরে এটা প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছেন মুড়ে দিচ্ছে ছেড়ে এটা কতদিন পরে এটা জোড়া লেগে যাবে দুই সপ্তাহ দুই সপ্তাহ এটা যে জোড়া লেগে গেল কিভাবে বুঝবেন ওই সাইডের থেকে কস দিয়ে দেবে ওই লেবুর কস বেরোয় যাবে আচ্ছা এবার এবার এই চারাটা এই জায়গায় রাখছেন এই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কতদিন পরে এই জায়গায় এই গাছে হ্যাঁ নতুন পাতা জন্মাবে বললেন দুই দুই সপ্তাহ আচ্ছা এখন একটা চারা তৈরি করতে কেউ যদি উৎপাদন খরচ কেমন হয় পনেরো টাকা বিশ টাকা সুধী দর্শক মণ্ডলী আমির আব্বাস দ্বারা তার নার্সারিতে আমের চারা উৎপাদন করেছেন এবং পাশাপাশি উৎপাদন করেছেন কৃষ্ণচূড়ার চারা এবং আমরা দেখতে পাচ্ছি তিনি উৎপাদন করেছেন পেয়ারার চারা এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি উৎপাদন করেছেন লেবুর চারা ভাই আপনারা দুইজন যে এই নার্সারিকে চারা তৈরিতে সহযোগিতা করছেন হ্যাঁ, হ্যাঁ। এটা অন্য কেউ যদি করতে চায় আপনারা কি তাদের সহযোগিতা করবেন আমরা সহযোগিতা করব তবে আমাদের যে মূল যে উদ্দেশ্য যে বিষয়ের উপরে যারা বাগান করতে চায় বা শখের বসে বৃক্ষপ্রেমিকরা তাদের বাড়ির আঙিনা বা ছাদে সাজাইতে চায় নিজের গাছ থেকে নিজে সরাসরি ফলটা সংগ্রহ করে খাবে এই ধরনের কাজে আমরা সুন্দরভাবে সহযোগিতা করতে পারবো বা সেই প্রচেষ্টায় আছি আপনারা যারা ফলজ বনজ ফুলের বাগান করতে চান তারা কভার পেজে উল্লেখিত নাম্বারে যোগাযোগের মাধ্যমে উন্নত মানের চারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে